যুগে যুগে যুগে যুগে যুগে অনেক প্রেমিক গুলো আল্লাহকে ভালোবাসতে গিয়ে মায়ের খাইছে কিন্তু আল্লাহর জিকির ছাড়ে নাই এমন উদাহরণ জমিনে আছে না নাই একজন প্রেমিক যার নাম হলো হজরতে বেলাল জুরে বলেন নামটা কি কথা কেন রে নামটা কি হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর জিকির এমন ভাবে করতেন যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করেন আবার দিনের বেলা কাজও করেন কাজের মাত্রা এমন বেড়ে গেছে কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের ভিতরেও তিনি আল্লাহর জিকির করেন আল্লাহর জিকির করেন কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের মধ্যে তারা লোহাটা গরম করে লাগাইয়া দিছে এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ইখলাসটা পড়ে আমার সাথে পড়েন কুল হুয়া আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম يولد ولم يكن আহাদ আল্লাহ হলো একজন আমার নবী সাহাবাদেরকে বলছিল সাহাবারা রে প্রতি রাত্রে তিন ভাগের এক ভাগ কোরআন পয়রা ঘুমাইতে পারবানি আপনি পারবেন নি আমার কন্যা আমি পারব কন্যা আমার আমি পারতাম আমি পারতাম না আপনি পারবেন নি আমার পক্ষে সম্ভব আপনি পারবেন প্রতি রাত্রে কি কোরআন শরীফে তিন বাজার একবার দশ বারা বইরা বইরা ঘুমান সম্ভব গুইরা ডিরা এই বাস করে যায় আর সকালবেলা পড়তে রুম সম্ভব না সাহাবারা কি আর রাসূলুল্লাহ এটা আমার পক্ষে সম্ভব না নবী ডাক দিয়ে কয় তোমরা যারা একবার সূরা ইখলাস পড়বা কোরআন শরীফে তিন ভাগের এক ভাগ সওয়াব দিয়ে দিবে সুবহানাল্লাহ কইতেন না মানে একত্ববাদের এত পাওয়ার আল্লাহর স্বীকারোক্তিটা এত পাওয়ার এরপর সুলাক দিয়ে কয় যদি তোমরা দুইবার হরো তাহলে কোরআন শরীফটা তিন ভাগের দুই ভাগ সওয়াব দেওয়া হইব কয় যদি তোমরা তিনবার পড়ো গোটা কোরআন শরীফটা বললে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব দিয়ে দিবে এই ওয়াহাদানিয়াতের স্বীকারোক্তির মূল্য এত বেশি আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাহাবাদের একটা কাফেলাকে পাঠালেন একজন ইমাম বানাইয়া ইমাম বানাইয়া যখন পাঠাইলেন তখন বিশাল বড় কাফেলানে তিনি গেলেন তিনি হলো নামাজের ইমাম তখন যে লিডার নামাজ পড়াবে সে নামাজে দাঁড়াইয়া সোরা ফাতেহা পড়ে আর প্রতি রাকাতে শুধুমাত্র সোরায়ে এখলাস করে জোরে কন্যা সোবাহান আল্লাহ তো একই সুরা দিয়া বারবার নামাজ পড়ানো তাত্তিবের খেলা কথা কন ঠিক কিনা কন কিন্তু ওই ইমাম যেই ইমামকে আয়েশা সিদ্দিকা পাঠাইছেন ওই ইমাম কি করে প্রতি ওয়াক্তের নামাজে সুরা ফাতেহার পরে যে সুরাগুলা মিলান সুরা মিলানো যে রাকাতগুলো আছে প্রত্যেকটাতে শুধু সুরা ইখলাস কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়া কুল দিয়ে নামাজ পড়া সাহাবারা মনে মনে কয় আয়েশা সিদ্দিকা এমন একটা ইমাম বানাই দিছে মনে কোরআন শরীফের সুর ওই পারে না আলে একটা দুই নামাজ পড়া একটা দুই নামাজ পড়া এবার সাহাবারা এই ঘটনাটা গিয়ে আয়েশা সিদ্দিকারে বলছেন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাও নবীজিকে বললেন নবী গো আপনার এই সাহাবী প্রতি ওয়াক্তের নামাজে শুধুমাত্র সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস দিয়া দিয়া বারবার নামাজ পড়াইছে সব সাহাবাদের মনের ভিতরে একটা প্রশ্ন জেগে উঠছে এক সূরা দিয়া নামাজ পড়ানো এটা কেমন ধরনের দেখতে অসুন্দর তারতিবের খেলাফ তো আপনি কি বলেন আমার রসুল তো মুফতিরও মুফতি মুফাসিরেরও মুফাসির আমার রসুল ডাক দিয়ে কয় এই সাহাবা তুমি কি কোরআন শরীফের আর কোন সুরা পারো না কয়ার সুরাল্লাহ আমি সুরা পারি তো তুমি শুধু সুরা এখলাস দিয়ে কি লেগে নামাজ পড়াও হ্যাঁ তুমি কি জানো না এটা তারতিবের খেলাফ নবীর জানি তো কোরআন শরীফে পড়তে জানো আমার তারতির খেলাফ যে ফতুয়ার মাসালাও জানো কিন্তু তুমি শুধু সুরে কুলহল্লা দিয়া দিয়া সুরা নামাজ পড়াও কারণটা কি সুডু ভাই লাইছো সাহাবি ডাক দিয়ে নবী গো আমি অনেক সুরাই পারি কিন্তু এই কুলহল্লাটারে সুরা এখলাসটারে আমি বড় ভালোবাসি আমি কি করি ভালোবাসি যেই মাত্র বলছে আমি ভালোবাসি সাথে সাথে আমার নবী ডাক দিয়ে ফাগলা রে তুমি সুরা এখলাসকে ভালোবাসো আমার আল্লাহ তোমারে ভালোবাসা ভালাইছে তো বুঝছেন নি আল্লাহকে এক বলে স্বীকার দেওয়ার ভাওয়ারটা কত লা there is no god but Allah লা ইলাহা ইলা লা ইলাহা না সরি লা মনে নাই তো যারা আল্লাহর বিধান মানে তাদের জন্য সিলেবাস আছে অনেকগুলো সিলেবাস একটু পরে যাই এবার আমার নবী কয় তুমি সুরা ইখলাসের মহব্বত করো আল্লাহ তোমার মহব্বত করে ফেলাইছে এরপর থেকে মা ফাতেমা ফজরের নামাজের পরে 10 বার সুরা ইখলাস পড়ে আবার মাগরিবের নামাজের পড়ার পরেও 10 বার সুরা ইখলাস পড়ে নবী ডাক দিয়ে কি ফাতেমা তুমি শুধু মাগরিবের নামাজের পরে 10 বার সুরা ইখলাস পড়ো আবার ফজরের নামাজের পরে সুরা ইখলাস 10 বার পড়ো কারণটা কি আমার নবীকে ডাক দিয়ে নবী গো আমি এই সুরা এক আমি মহব্বত করি আমার নবী ডাক দিকে ফাতেমা তুমি যে আমলটা করো এই আমলটা কিয়ামত পর্যন্ত যারা করবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা বালাখানা বানিয়ে দিবে তো বুঝছেননি আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়ার দামটা কত যারা এই মূল্যটা বুঝে তারা কখনো আল্লাহর সঙ্গে শরিক করে বাস পরিষ্কার আমার নবী বলেন তিনটা কাজ যার মধ্যে থাকবে আল্লাহ পাক তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে সুবহানাল্লাহ কি কালকা পড়বেন আরো বড় করে কোন সুবহানাল্লাহ সাহাবারা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো কোন তিনটা কাজ করলে জান্নাতের দরজা খুলে যাবে আমার নবী বলে যদি কেউ কাউকে হত্যা করে হত্যাকারী যদি ওই হত্যাকারী হত্যা যাকে করা হয়েছে ওই লোক যদি হত্যাকারীকে যদি ক্ষমা করে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিবে এই হলো এক নম্বর কথা দুই নম্বর হলো যদি কোনো ব্যক্তি কাহার কাছে ঋণ নেয় রাতের অন্ধকারে ঋণটা যে পরিশোধ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজা খুলে দিবে আমার সমাজের একটা অভ্যাস হলো টাকা নেওয়ার সময় বাপ ডাকে আর টাকাটা আনতে গেলে দুনিয়ার দরবার করেও টাকা আনা যায় না কথা বলেন ঠিক কিনা দেওয়ার সময় কেউ জানে না আনার সময় সারা দুনিয়ায় খবর হয় সম্পর্ক ছিন্ন হয়ে যায় এই জন্য আমার নবী বলে যদি কেউ টাকা ঋণ নেয় ঋণটা যদি রাতের অন্ধকারে নীরবে কাউরে না জানায় আবার প্রদান করে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজা খুলে দেয় জোরে কন সুবহানাল্লাহ এই হলো দুই নম্বর তিন নম্বর হলো আমার নবী আপনার নবী বলেন কেউ যদি রাতের বেলা দশ বার সুরা এখলাস পয়রা ঘুমায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে এই জন্যই তা এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী প্রতি রাতে ঘুমানোর আগে তিনটা সূরা পড়তেন একটা সূরার নাম হলো সূরা ইখলাস মানে কুল আল্লাহ দুই নম্বর সূরা সুরার নাম সুরায় ফালাক মানে কুল আউযু বিরাব্বিল ফালাক তিন নম্বর হলো সুরায় নাস মানে কুল আউযু বিরাব্বিন নাস এই তিনটা সুরা পড়তেন পড়ে আমার নবী হাতটা এরকম করতেন হাতের মধ্যে একটা ফু দিতেন ফু দিয়ে আমার নবী বডির মধ্যে এমন ভাবে মেসেজ করতেন শরীরের মধ্যে মেসেজ করতেন জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না এই জন্য জবানটা খুলে বলে আল্লাহ কয়জন আর জোরে বলি কইজন এই জন্য প্রেমিকের মতো প্রেমিক হয় হজরতে বেলালের কথা বলছিলাম মনে আসেনি পিঠের মধ্যে আগুনের দাগ লাগাই দিছে বেলাল জবানে শুধু আল্লাহর নাম শেষ পর্যন্ত জিব্বার মধ্যে লোহাটারে গরম কইরা লাগাইয়া দিছে এরপরে বেলাল কয় আল্লাহর নাম এবার আবু বকর আইসা ডাক দিয়ে বলছে বেলাল তোমার এমন ভাবে মারে তুমি কি ব্যথা পাও না বেলাল ডাক দিয়ে বলে ওই পাথর ইলুহা আগুন দিয়া গরম করে আমার পিঠের মধ্যে লাগাইয়া দে ওই আগুনের তাপের চাইতে আমার আল্লাহর নামটা আমার কাছে বড় মধুর লাগে যারা সত্যিকার আল্লাহকে চিনে তারা কখনো আল্লাহর সঙ্গে শরিক করে না এবার এই বেলালকে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু বলছিল বেলাল তোমার এমন ভাবে মারতেছে কিছুক্ষণের জন্য তুমি আত্মসমর্পণ করো আল্লাহর নামটা বন্ধ করো বেলাল রাদি আল্লাহ তালানহু বলেন আবু বকর ওরা আমার আগুন দিয়া তাপ দিছে আমার আঘাত লাগে নাই তুমি যা আমারে বলছো আল্লাহর নামটা কিছুক্ষণের জন্য আমি গোপন করে রাখার জন্য তুমি কেমনে কইলা তোমার কথাটায় আমি বড় কষ্ট পাইছি বাইরে তোর বালর জন্য কইছি ও বেলাল তোর কষ্ট আমার সহ্য হয় না এই জন্য আমি বলছি বেলাল ডাক দিয়া কয় জীবন দিব কিন্তু ইমান দিতে পারবো না তুমি কেমনে আমার এই কথা বললা বেলাল ডাক দিয়া কে আবু বকর ও কেমনি আমারে কইলি আমি কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা বন্ধ করতাম দয়াল নামে এত মধু দয়াল নামে খাইলে মধু ফুরায় না আমার মন ইয়াসের দেওয়ানা দয়াল নামে বাবা ঘুমাই গেছেন আপনারা হে দয়াল নামে খাইলে মধু ফুর ফুরাই না আমার মন হইয়াসের দেওয়ানা আমার দয়াল নামে এত গম তু আমরা রে কইরা সে হাত তোলেন না হাত তোলেন না বাবা আমার দয়াল নামে এত গমদু হামরার কই রাস যাদ আইরে দেখা দিয়া কুলে নিয়া বল দেখা দিয়া নিবাও মনের বেদনা আমার মন ইয়াসের দেওয়ানা দয়াল নামে এত মধু দয়াল নামে এই খাইলে মদ ফুরায় না আমার মন ইয়াসের দেওয়ান এবা তোমার পা এবার আসি পাগলের বেশে গ তোমার পাইবারাসে ঘুরতেছি পাগলের বেশে গ দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া নেবাও মনের বেদনা আমার মন ইয়াসের দেওয়ানা আমার মন ইয়াসের দেওয়ানা বলো দয়াল নামে এ তো মধু দয়াল নামে এ তো মদ ফুরাই না আমার মন ইয়াসের দেওয়ানা আমার মন ইয়াসের দেওয়ানা জোরে কি সুবহান আল্লাহ বলবেন না আল্লাহর জিকির যারা পাগল বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন সিবুকাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবুকা আল্লাহু আকবার এই জন্য একটা কথা বলে দিতে যায় আমার প্রেম নিয়ে তুমি ছিনিমিনি খেলো না আমার ইমান নিয়ে তুমি ছিনিমিনি খেলো না know the self know the self আগে নিজেরই চিনো নিজেরই চিনো কারণ আমার কবর আমার তোমার কবর তোমার তোমার কবরে আমি যাব না আমার কবরে তুমি যাবে না সুতরাং একটাই কথা ফতুয়াবাজি বন্ধ করো ঠিক এই জন্য আল্লাহ বলেন লা তুশরিকু বি কি আল্লাহর সঙ্গে শরিক করো না নিশ্চয় নিশ্চয়ই শিরকের গোনাটাকে ছোট গোনা না বড় গোনা এই জন্য বেলাল এমন একজন আল্লাহওয়ালা এমন একজন নবীওয়ালা রে যে এই বেলালকে এমন ভাবে আগুন হে এই জিব্বার মধ্যে আগুনের তাপ লাগাইয়া দিছে কিন্তু বেলাল আল্লাহর প্রেমে দেওয়া না প্রেমের বিশ্বে দর্শে যারে কি করি যা তারে আরে যার প্রেমে আল্লাহর প্রেমের নামের মালা বানাইছে একে দুনিয়ার মালা তার কাছে ভালো লাগে নাকি কেউ বুঝে চুলার আগুন আর কেউ বুঝে প্রেমের আগুন বনের আগুন পানি দিলে নিব্বা যায় মনের আগুন পানি দিলে নিবে না এই জন্য যুবক ভাইরা বেশি বেশি জিকির করবা বেশি বেশি আল্লাহর জিকির হবে বেশি বেশি আল্লাহর জিকির হবে হবে কারণ কি জানো নি খাবার খাইলা আঙ্গুর ফল খাইলা আপেল খাইলা বেদানা খাইলা শরীরে শক্তি পাইবা আর রুহের একটা খাবার আছে গিজাকুল কালবে জিকরুল্লাহ অন্তর খাবার হলো আমার আল্লাহ পাকের জিকির ঠিক কিনা বলো এই জন্য সাবধান খুব সাবধান ল্যাঙ্গুয়েজ সুন্দর করো ব্যবহার বংশের পরিচয় ব্যবহার সুন্দর কর আলহামদুলিল্লাহ আসবে কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমি এখন আমার ওহাদা নিয়তের উপরে আছি ঠিক কিনা কন আল্লাহ কয়জন জোরে কোন আল্লাহ কয়জন সেই মালিকের জিকির করলে অনেকে বন্ডামি করে আসে না নাই এদের কথাই কি আমরা আল্লাহর জিকির বন্ধ করে ফেলাম হ্যাঁ মুর্শিদি গান গাওয়া কি বন্ধ হবে এই জন্য ও আমার বাবা হজরতে বেলাল রাদি আল্লাহ তালানহুর কথা বলছিলাম যে এই বেলালের জিব্বাটা পোড়া গেছে কিন্তু আমার আল্লাহর নাম সারে নাই আমরা ওই আল্লাহর নামের প্রেমে দেওয়া না হওয়ার দরকার আছে না নাই এ যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতের মধ্যে কত সুন্দর করে ঘটনাটা বলে দিয়েছেন কি ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن زرك سبحان الله বলবেন না তিনি মানুষদেরকে এভাবে উপদেশ দিয়েছেন তার পিতা মাতাকে তার মা সম্পর্কে বলা হয়েছে ওই মা সেই মা যেই মা পেটে গর্ভ ধারণ করেছে যেই মা তোমাকে কষ্টের উপর কষ্ট স্বীকার করে ও হানা নালা ও হানিন মানি হলো যেই মা তোমার কষ্টের সঙ্গে কষ্ট স্বীকার করে তোমাকে গর্ব ধারণ করেছে যেই মা তোমাকে শুধুমাত্র তাই নয় যেই মা তোমাকে দুইটা বছর দুধ পান করাইছি এই মায়ের সঙ্গে ভালো ব্যবহার চাই কি চাই না আর জবান খুলে বলুন চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আপনারা কি খুশি না বেজার আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ ধরে তো আপনারা এত কষ্ট করে মাগরিবের পর থেকেই বসা তবে আমি বেশি লম্বা করব না বারোটার ভিতরে ইনশাল্লাহ ওয়াজ গুছিয়ে নিব তবে একটি কথা বলি সাজদা পাওয়ার মালিককে আর দেখেন সাজদা পাওয়ার মালিককে আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না এবং আমাদের অন্তরে আমাদের জানের চাইতে আমার নবীকে মহব্বতের প্রয়োজন আছে না নাই এই সেই বেলাল যেই বেলাল আমার নবীকে ভালোবেসেছেন আমার আল্লাহকেও ভালো বেসেছেন এই বেলাল তো সেই বেলাল যার জিব্বা কাটার পরও আল্লাহর জিকির বন্ধ করে নাই আর আমরা তিন বেলা ভাত খাইয়া মাঝে মাঝে আল্লাহর নাম ভুলে যাই আবার পেটে ব্যথা হলে একশো বার আল্লাহর প্রেমের তসবি লাগাই কথা কন ঠিক না বেটে আরে বাবা সুখে থাকলে যৌবনকালের সেজদা আর বার্ধক্যকালের সেজদা এক জিনিস নয় এটা মাথায় রাখতে হবে কথাক্ষণ ঠিক কিনা বলেন এরপরে বলা হয়েছে সুরাই লোকমানে যে মা বাবার সঙ্গে কি ব্যবহার করতে হবে ভালো ব্যবহার করতে হবে কারণ তোমাকে কষ্টের উপরে কষ্ট করে যেই মানুষটা তোমাকে গর্বে ধারণ করেছেন তিনি হলো তোমার আমার মা জোরে কন ঠিক কিনা বলেন এই জন্য আমার বাবারা শুধু তাই নয় মা দুইটি বছর আমাদেরকে দুধ পান করিয়েছেন এই কুয়াশার ভিতরে শীতের দিন আমরা পানি পান করলে আমাদের ঠান্ডা লাগবে কিন্তু মায়ের স্তনের দুধটাকে আল্লাহ পাক এমন স্বাস্থ্য করা উপযোগী করে দিয়েছেন কোনো ঠান্ডাও লাগে না গরমও লাগে না এই মায়ের দুধের দাম কি আপনি টাকা দিয়া দিতে পারবেন ভাই আরেকজন দিতে পারবেন কারণ আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না এরপর যে কথাটা বলছেন এই কথাটা লুকমানের মধ্যে এসেছে সূরা লুকমানের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে সুতরাং মা বাবার সঙ্গে ভালো ব্যবহার চাই কি চাই না আরো চাই কি চাই না একটা জবান বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ার সুরে বলি সুবহানাল্লাহ এই সুরায় লুকমানের মধ্যে আরো দুইটা জিনিস আমি দেখেছি এক নাম্বার হলো নামাজের কথা বলা হয়েছে আবার এখানে জাকাতের কথা বলা হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না এই কথাটা প্রথমেই বলে ফেলেছি সেজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ এই বেলালের প্রেম থেকে আজকে আমরা প্রেম নিয়ে বাড়িতে যাব এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু বকর আজাদ কইরা নিয়েছিলেন আজাদ কইরা যখন ওই নবীর সামনে নিয়ে গেল নিয়ে বলছিল ইয়া আমার চাদরের বিনিময়ে আপনার বেলালকে আমি আজাদ করে এনেছি আমার নবী বলছেন তুমি এমন একটা পাগলকে আজাদ করেছো তুমি তো চাদর দিলা না তুমি যেন আল্লাহর জান্নাতের একটা টিকিট লাভ করেছো তার মানে আল্লাহকে ভালোবাসে যারা তাদেরকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসে এই জল্লা বেলাল রাদি আল্লাহ এমন একটা প্রেমিক যেই প্রেমিকটা দেখেন আপনার একটু কথা খেয়াল করেন এখানে আল্লাহর আবাদতের কথা বলতেছি কিন্তু একটা প্রেমিক থেকে আবাদতের ঠিকানা নেমো এ বন্ধুরে এই বেলাল তো সেই বেলাল যিনি আমার নবী ইন্তিকালের পরে মদিনা ছেড়ে দিয়েছে মদিনা ছেড়ে তিনি এমন একটা জায়গায় চলে গেলেন তাকে আর পাওয়া যায় না নিরুদ্দেশ হয়ে গেলেন মদিনার মানুষগুলো এমন ভাবে তারা তালাশ করলো কিন্তু বেলালকে খুঁজে পায় না হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনেক দিন পরে স্বপ্নে দেখলেন আমার রহমাতুল্লিল আলামিন তার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে তার মানে হলো যে আল্লাহকে ভালোবাসে সে নবীকেও ভালোবাসে যে নবীকে ভালোবাসে নবী আবার তাকে ভালোবাসে এই প্রমাণটা দিয়ে যাব ধারাবাহিকভাবে বেলালকে দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর ইন্তিকালের পর মদিনা কেন ছেড়ে দিলেন বেলালকে জিজ্ঞাসা করা হয়েছিল বেলাল বেলাল তুমি কেন মদিনা ছেড়ে দিয়েছো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ নবীর সাহাবারা আমি মদিনা ছেড়ে দেওয়ার একটা কারণ হলো আমি মদিনার মেহরাবটার দিকে তাকাইলে আমার নবীরই কথা মনে হয়ে যায় আমি যখন রাস্তার দিকে তাকাই নবীর কথা মনে হয়ে যায় পাথরের দিকে তাকাইলে আমার নবীরই কথা মনে হয়ে যায় এই জন্য নবীর রাস্তা দেখব নবী যেই রাস্তা দিয়ে হাঁটছে ওই রাস্তা আমি দেখব কিন্তু নবী দেখব না আমি চাইলেই নবী দেখব দেখতে পারবো না আমার মন মানবে না এই জন্য বেলাল মদিনা ছাইরা গেছে যেই মাত্র অনেক দিন চলে গেল হঠাৎ করে আমার নবী আপনার নেই আমার নবী বেলালের ঘুমের ঘরে আয়সা ডাক দিয়ে কই বেলাল তুমি মদিনা ছেড়ে চলে এসেছ তুমি কি আমারে দেখার মনে লই না আপনারা বলেন যারা একবার মদিনা দেখছে বারবার মদিনা যাইতে মনে চায় যারা একবার নবীর রওজা মুবারক জিয়ারত করলো যারা বারবার নবী রওজা মুবারক জিয়ারত করতে মনে চায় যারা একবার আমার নবীর স্বপ্নে দেখছে দুনিয়া দাঁড়িয়ে এই রূপের জলক যারা দেখছে দুনিয়া দাঁড়িয়ে আর ভালো লাগে না কথা কোন ঠিক কিনা এ বন্ধুরি ও নবীর স্বপ্ন দেখা বেলাল আর মদিনার বাইরে থাকে না কেন নি কারণ তার অন্তরের ভিতরে আছে আল্লাহর ভয় আর আছে আমার নবীর মহব্বত কথা বলেন ঠিক কিনা এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন এবারটা দৌড় মারলেন মদিনায় আসলেন মদিনায় আইসা প্রথম মসজিদে নববীতে ঢুকলেন দুইটা নবীর মেহরাবটা দেখলেন সময় সংক্ষিপ্ত করে দিলাম এবার মেহরাবের কাছে যখন গেলেন যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে কিন্তু আসার সময় চেহারাটা এমন ভাবে বাইন্দা ছিলেন যেন কেউ তাকে চিনতে না পারে এবার ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখটা বাইন্দা একবার মেহরাবের কাছে আর একবার মাঠের কাছে আর একবার ঘাটের কাছে আর একবার ঘাটের কাছে গেল যাওয়ার পরে কেউ যেন না চিনে এবারে বেলাল বাহিরে হাঁটতেছে দেখবেন বাড়িতে যদি কোনো পাগল আসে এই এই জায়গায় যদি কোনো পাগল আসে চোখটা বাইন্দা আমরা সবাই তার দিকে তাকামো তার পিছন পিছন ধর্ম কিন্তু ওই বেলালের পিছনে ছোট ছোট বাচ্চারা লাগছে এটা ক্যাডারে তার চোখটা বাইন্দা একবার মসজিদে যায় আবার নবী রওজা মুবারকে যাই একটা দেখার কৌতূহল হয়ে গেল যুবক যুবক রে এবার বেলাল রাদি আল্লাহ যখন তিনি ঘুরতেছেন হঠাৎ করিয়া মুরব্বীরা ডাক দিয়া কই তুমি ক্যাডা গো কই আমি কেউ না এবার এই কথা বলে বলে বেলাল রাস্তা দিয়ে হাঁটে একবার ডানে যাইয়া পাথরে চুমা দেই আরেকবার সামনে যাইয়া পাথরে চুমা দেই আর একবার ডানে যাইয়া পাথরে চুমা দেই মুরব্বীরা ডাক দিয়ে কই তুমি কেডা গো তুমি বারবার মুখটা বাইন্দা একবার তুমি পাথরে চুমা দাও তুমি কেডা ওই পাগলা ডাক দিয়ে কই আমি কেউ না আমি হইলাম মদিনা ওয়ালার গোলাম আমি হইলাম মদিনাওয়ালার গোলাম এই কথা বলার পরে কয় তুমি কেডা গো তুমি পাথরের মধ্যে কেন চুমা দাও বেলা বেলাল রাদিয়াল্লাহু তালান আনহু বলে আমি সব পাথরে চুমা দেই না ওই পাথরে আমি চুমা দেই যেই পাথরে আমার নবী কদম মোবারক লাগায়া লাগায়া হাঁটছিলেন আর জোরে কন্যা আল্লাহ কারণ কি জানো নি আমার নবী যেই পাথরের মধ্যে কদম ফালাইতেন ওই পাথরটা তোলার মতো নরম হইয়া দাগ লেগে যেত গাছের দিক দিয়ে গেলে গাছ নবীর সালাম দিত কাবাগরের দিকে গেল কাবাগর চুকে গেল নবীজি মান শূন্য তাহার শান নবীজি মান শূন্য তাহার শান যার প্রেমে দিওয়ানা হলো যার প্রেমে দিবানা হলো রহিম রহমান নবীজি মান শুনো তাহার সান নবীজি মান শুনো তাহার সান রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান গাছপালা ঝুঁকিয়া গিয়ে গাছপালা ঝুঁকিয়া পরে করি তো সালাম নবীজি মান শুনো তাহার সান নবীজি মান শুনো তাহার সাল রুদ্রের মাঝে দয়াল নবী হত মাল রুদ্র দিয়ে দয়াল নবী নবী হতেন চলমান গাছপালা হাজির হইয়া ছায়া করত দান নবীজি মান শোনো তাহার শান নবীজি মান শোনো তাহার শান জোরে কে আল্লাহ আকবার বলবেন না মনে হয় আপনাদের একটু কষ্ট লাগতেছে এই পাগলের মতো পাগল ও বন্ধু রে বেশি লম্বা করব না তবে একটা কথাই বলে যাই বাঁচলে বাসার মতো বাসো এবাদত হবে কার নামাজ পড়বেন কার সন্তুষ্টির জন্য এবার কয় মা বাবার খেদমত লাগবে কিন্তু দেখেন মহব্বতটা ধরাই দিতেছে একটু এবার বেলাল যখন বলছে আমি মদিনাওয়ালার গোলাম যখন বলছে নবীর পাথর দেখে চুমা দেই এখন দেখবেন পর্দাশীল মহিলা দেখলে মানুষে সম্মান করে বেপর্দায় চললে মানুষে ঘৃণা করে সুলাইল ফলা বাজার নিলে মাসি বসে ভালো ফলা দেখলে মানুষ ভালো টাকা দিয়ে ক্রয় করে এবারে বেলাল এমন একটা ফাগল মুখটা বাইন্দা গিয়া কয় নবীর গোলাম মানুষের আকর্ষণ বাইরে গেছে আবার পাথরে চুমা দিয়া কয় এই পাথরগুলো আমার নবীর কদম এই পাথরগুলো নবীর কদম মোবারক এবার মদিনার মানুষের আকর্ষণ বেশি বাইরা গেছে গো কে তুমি কত পাগল দেখছিস কত পাগল দেখছি এমন পাগল তো দেখি নাই আমরা কত রাস্তা দিয়া চললাম কত পাথর দেখলাম নবীর পাথর মোবারক চিনলাম না তুমি কেডা গো তুমি নবীর কদম মোবারকের চিহ্ন তুমি চিহ্না চুমা দাও তোমার মুখটা খুলো কই মুখটা খুললো না আমি যেখান থেকে আসি সেখানে চলে যাই হঠাৎ করে তার মুখের মধ্যে হাত দিয়ে কাপড়টা যখন সরাইছে সরাইয়া দেখতেছে এই পাগল সেই পাগল যেই পাগল ওই মসজিদের মুয়া মুয়াজ্জিনগিরি করত যে মসজিদের ইমাম ছিল রহমাতুল্লিল আলামী এই মানি না হাত তুলে বলো মারহাবা যেই মাত্র মুখটা খুললো হজরতে বেলাল মদিনার মুরব্বীরা ডাক দেয়া কয় তোরা কই রে আয় আয় আজানের পাখি ধরা পড়ছে প্রেমের খাসায় বন্দি আল্লাহ আকবার আল্লাহ আকবার ওই যে ওয়াজের শুরুতে বলছিলাম কি বলছিলাম আশ্রিত ভেসে হজিরতে বেলালের মধুরাজান সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে না নামাজ পড়লে কেমন হত কণ্ঠ খোলো কণ্ঠ খোলো দু নয়নে রসুল পাক দেখলে কেমন হতো দু নয়নে রসুল দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে অনেকের মুখ বন্ধ বলেন না জন্ম আমার নবীর যুগে কিছু ভাড়ালা বলবেন না মদিনাবাসীরা একটু সামনে যাব একটু সামনে যাই অসুবিধা দিব এই কিছুক্ষণ এটাকে শেষ করি ওই পাগলা যখন একটু মুখটা খুললো যারে এতদিন ধরে খুঁজে পাই না সে ধরা পড়ছে এবার মদিনাবাসীরা সব জড়ো হইয়া গেছে একদল কাফেলা ডাক দিয়া বলে বেলাল মদিনার আকাশে বেলালের আজান না শুনে আমরা পুরা এতিমের মতন হইয়া গেছি বেলাল তুমি যায় না গো বেলাল তুমি যাইও না বেলাল ডাক দিয়ে কি তোমরা আমার জেতা মাইরো না জিন্দা কবর দিও না আমি মদিনায় থাকতাম আমার কও ওই যে রাস্তাটা দেখতেছে সেই রাস্তা দিয়ে আমার নবী হাঁটতো রাস্তাটা আছে নবী দেখি না আমার কলিজা মানে না এই বেলালকে আমি মদিনায় থাকবো না আমার যাওয়ার সুযোগ দাও এবার ওই মদিনাবাসীর আরেকটা কাফেলা কই বেলাল যদি না থাকে তারে জুড়ে রাখা যাবে না ও বেলাল বেলাল তুমি যদি মদিনায় না থাকো একটা বার মদিনার আকাশে আজানটা দিয়া যাও বেলাল আমি আগে ভাবতাম না আজানের আমার নবীর নাম আসবে আমার নবীর নাম মুখে উচ্চারণ করবো আমার নবীরে দেখতাম না আমার নবীরে দেখতাম না আমার কলিজা মানত না বেলাল ডাক দিয়ে আমার কলিজা মানব না ওয়াজ মাহফিল অভিনয়ের জায়গা না রে আমি কইছি দু নয়নের আসলে পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলো কেমন হতো এটা সাধারণ কথা না সাড়ে চোদ্দশো বছর নবীকে কাছে না পাওয়ার বেদনা এবার ওরা ডাক দিয়ে কি বেলাল তুমি একটা আজান দাও বেলাল কয় আমারে মাপ চাই দুয়াছে আমার আজান দেওয়ার কথা না দুই দলে কয় এক দল কয় বেলাল মদিনায় থাকো আরেক দলে কয় বেলাল তুমি আজান দাও তৃতীয় পক্ষ একটা আয়সা কয় কি হইছে আমরা বলছি আজান দিত এরা বলছে মদিনায় থাকতো ওই তৃতীয় পক্ষের লোকেরা কয় বেলাল কি কয় কয় মদিনায়ও থাকবে না আজানও দিবে না তাইলে আমি একটা মনে করি আমাদের একটা ধারণা আছে তোমরা সবাই মিল্লা যদি আমরা সবাই মিল্লা যদি বলি বেলাল আজান দাও বেলাল আজান দিবে না বেলাল মদিনাই থাকো বেলাল মদিনাই থাকবে না এই বেলালকে একটা দুইটা মাত্র সন্তান আজান দেওয়াইতে পারবো দুইটা মাত্র সন্তান মদিনায় তৈরা রাখতে পারবো এই এখানে ফানজাতনের অনেক আশেক আছে আসেন রে এই দিকে তাকায় বড় ভালো লাগছে ওই পাগলা ডাক দিয়ে কই যদি তোমরা বেলাল রে আজান দেওয়াইতে চাও তাইলে দুইটা সন্তানের কাছে যাও একটা সন্তানের নাম ইমাম হাসান আরেকজনের নাম ইমামে হুসাই এবার দুইজন দৌড় দিল হুসাইন আয় আয় ও হুসাইন আপনারা আসেন কই কি কই আজানের পাখি ধরা পড়ছে মদিনায় পুরা মরুভূমি হয়ে গেছিল মসজিদের ভিতরে প্রেমের আজান শোনা যায় না ও বন্ধুরে আসেন আপনারা রিকোয়েস্ট করেন যেন সবার দাবিটা উনি পূরণ করে এবার হজরত ইমাম হুসাইন বড় বুদ্ধিমান তিনি আস্তে আস্তে বেলালের কাছে গেলেন যাইয়া মদিনায় থাকতে কই নাই একটা কথা কইছে কি ও বেলা ওই আজানটা দেওয়া যেই আজানটা আর সে আজিমের মধ্যে প্রেমের ধাক্কা লাগে টোটাল মদিনা ফেল কাহারু কথা মানে না বেলাল হুসাইন যখন কইছে ও বেলাল ওই আজানটা দেওয়া যাবে নি যে আজানটা কার সে ধাক্কা লাগে বেলাল রাদি আল্লাহ তালানকে মাতারা নোয়াইয়া নিচু কইরা বলতেছেন এখন যদি আমি হুসাইন রে না করি হুসাইন কষ্ট পাবে হুসাইন কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে নবী কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পাবে এই কথা বইলা রে বন্ধু হু বেলাল মাথা নিচু কইরা কয় হুসাইন আমি রাজি আমি রাজি আমি রাজি আমি রাজি মদিনায় একটা এলান হয়ে গেল বহুদিন পরে বেলাল আইসে আজকে আজান দিব বেলাল ওয়াক্ত মতো নামাজে দাঁড়ায় আগে আজান দিব কিন্তু মহিলারা জন্মা গেছে পুরুষগুলা জন্মা গেছে মহিলা মহিলার জায়গায় পুরা একদল হয়ে গেছে মুরব্বীরা মুরব্বীর জায়গায় একদল ছোট ছোট বাটে এবার আবার কিছু কিছু জোয়ান পোলাপান এক জায়গায় এবার ইন্দিমিন টাইমে বেলাল আজান দিব কিন্তু ছোট ছোট বাচ্চারা ওরা মসজিদের কাছেও বয় না মসজিদের ভিতরেও বসে না বারান্দায়ও বসে না মাঠেও বসে না ছোট ছোট বাচ্চারা ডাইরেক্ট আমার নবীর রৌজার বরাবর যায় হাতটা বাইন্দা একবারে কাঁপতে কাঁপতে দাঁড়ায় রইছে মুরব্বীরা কই তোরা এখানে কি করস আজান দিব ওখানে তোরা এখানে কি করস ছোট ছোট বাচ্চারা ডাক দিয়ে কয় আমরা এখানে কি করি জানেননি আমার আম্মা কইছে আব্বা কইছে এই বেলাল নাকি নবী ইন্তেকাল হওয়ার পরে মদিনা সাইরা চইলা গেছে বেলালের আজানের প্রেমের ধাক্কা নাকি আর সে আজিমে লাগতো কিন্তু আজকে আমরা বেলালের কাছে না তাই নবী রওজার কাছে কি লেগে জানেনি কই কেন রে কই আমরা মন বলতে বলতেছে বেলাল যখন মসজিদে আজান দিব আমার নবী রৌজার ভিতর থেকে বাহির হয়ে আসব আল্লাহ ওঠো মিনারাতে মুরব্বীর আজ থেকে বাইশ বছর আগে গজলটা শুনতাম এখন ওয়াজের বয়সে আইসে আইটা দেখতেছি তিন ঘন্টার ওয়াজ হয়ে গেছে বলেন না ওঠো বিলাল মিনারাতে সময় বয়ে যাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই না আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই সর্বলোকের কথা মতে উঠে বিনা মিনারাতে এমন একটা নবীর পাগল খুঁজে পাওয়া দায়ী আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই বিল্লাল যখন নাজান দিল প্রাণ পাখি তার ঘুরে গেল মোহাম্মদ না বলার সাথে বিল্লাল পড়ে যাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই বলেন না আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই সবাই কণ্ঠ খুলে ওঠো বিল্লা মিনারাতে সময় বয়ে যাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই আজান দাও গো মধুর সুরে শুনবার মন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمد رسول الله أشهد أن বিল্লাল বলতে যাইয়ে মেম্বর থেকে পড়ে গেছে সুবহানাল্লাহ বলবেন